প্রাণের বন্ধনে তুই জানা জানি তুমি হয়ে বলে আমি দেশ বিদেশে ফিরবো আমি খুনিয়া মতে না রে দেশ বিদেশে দেশ বিদেশে আমি Hello, reborn, yes. শুনতে পাচ্ছিস গান তো বন্ধ করছি তুই ফোন করিস কথা বলবো না ফোন করিস ফোন কর ফোন কর আমার সাউন্ড সিস্টেমের সমস্যা থাকতে পারে নাম্বার জানো তাই না তাহলে থাক আমি গান শুনতেছি গান বন্ধ করতে পারব না ইচ্ছা শুনিস না রোজা তো সারা বছরই রাখি সারা জীবনই রোজা রাখলাম না খেয়ে থাকা রোজা নাকি খালি তুমি আমার হেদায়ত করতে আসো না রোজা রাখি কি না হ্যাঁ নামাজ পড়ি কি না এগুলি কোনো ব্যাপার না মানুষের ক্ষতি করি না এটা বড় ব্যাপার কথা বুঝতে পারছো এক মাস রোজা রেখে আর ছয় মাসের ব্যবসা আটকানো এগুলি আমাদের কাজ না বাচ্চা আসি এটা বড় জিনিস অন্য খবর খুব খারাপ রাগ করিও না তুমি তুমি খুব জ্ঞানী মানুষ জানো ব্যাপারটা মনে কর এখন তো বাংলাদেশে একটাই হলো সিগারেট খাওয়া হলো বড় অপরাধ আর কোনো অপরাধ নাই বুঝছস না কিন্তু ওই যে আমেরিকাতে নাকি ওয়ান পার্সেন্ট মাত্র সিগারেট খোর যারা তারা রুগী হয়েছে আর কি এনিওয়ে গুড ডে তোমরা রোজা রাখতেছো তোমাদের প্রতি সম্মান আছে অবশ্যই আমার রোজা রাখার এখন ক্ষমতা নাই আর কি বুঝছো ব্যাপারটা এরকম but praying for you all it's a good time ভালো মানুষ তো বটেই দোস্ত ভালো মানুষ আমরা সবাই ছিলাম উই হ্যাড নো অপশন বুঝলেন এখন মানুষ এখন খুব ভালো হইতেছে আর কি যাক দোয়া রাখিস এমনি খুব প্রাইসিস যেতেছে আমার বুঝছিস ছোটো ভাইটার ফ্যাক্টরি লুট হয়ে গেছে পাঁচ বছর আগে ওর কোনো খবর নাই বোনটারও অসুস্থ আর আমি তো মনে করো মোটামুটি স্বপ্ন দেখতেছিলাম হঠাৎ দেখি যে আমার বাড়িঘর দখল হয়ে গেছে এমনি গুড ডে আমার কারো পাশে কোনো দাবি নাই ভালো থাকিস আর দেখা হয় না অনেকদিন তোর সাথে তোর ছবিটা দেখলাম একদম বুড়া হয়ে গেছে আমি তো যাওয়া না শিখি কস নাম্বারটা দিব নাম্বারটা তুই ফেসবুকে ওপেন আছে নাম্বারটা দেখ জিরো ওয়ান নাইন টেন নাম্বারটা ওপেন আছে ইনফোটা ওপেন আছে নাম্বারটা লিখবো কোথায় আমি তো যে জায়গায় আছে আমার তাহলে আমার এই সাইট বন্ধ করে আপনাদের নাম্বার দিতে হয় zero one nine five four seven nine zero six four eight নাম্বারটা ওপেন আছে ইনফোটে ইনফোটে নাম্বারটা আছে ওপেন তোর খবর কি দোষ তুই তো অনেকদিন যাবতীয় আমার মতনই বেকার জীবনযাপন করতেছিস খারাপ না সবাই একসময় বেকার হবে তুই আর আমি একটু আগে হয়েছি আর কি তুই মেসেজ বক্সে তোর নাম্বারটাতে আমি কল করতেছি